মুর্শিদ মিলে সর্বদা সে এত গোলাম তে মুর্শেদ মিলে সর্বদা কেমন খেলাম খেলে দয়াল দুয়ে কবু নয় জুদাগাম এক সাদের একই সাদের একই জলন বিলাই সে তো প্রেম সুদা খুঁজতে গেলেন প্রাণের মুর্শিদ দেখি কুদরতে খুদা এগো দেখি কুদরতে খু